বন্ধুরা এটা হচ্ছে জগৎ ছোটের বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা দেখে নিন ভালো করে জগৎ ছোটের বাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ নসিপুর রাজবাড়ি ভালো করে রাজবাড়িটা দেখে নিন এখানে অনেক কিছু দেখার মতো জিনিস আছে ভেতরে দেখে নিন মুর্শিদাবাদের সব থেকে ঐতিহ্য জিনিস হচ্ছে ঘোড়ার গাড়ি এই যে ঘোড়ার গাড়ি দেখে নিন মাড়া যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা মুর্শিদাবাদের ঐতিহ্য ব্যাপক সিন আপনারা এখানে আসবেন খুব ভালো জায়গা বেড়াতে আসবেন বন্ধুরা দেখছেন হাজারদড়ি মুর্শিদাবাদের ঐতিহ্য খুব সুন্দর জায়গা আপনারা আসবেন এখানে বেড়াতে খুব ভালো জায়গা আমাদের মুর্শিদাবাদের ঐতিহ্য খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন নবাব সিরাজদুল্লাহ মীর কাসিম ছিল তারপরে আপনার মুর্শিদ খা ছিল তাদের সেই ঐতিহ্য জায়গা হাজারদুয়ারি नाम कहाँ किए हैं तो देखा ella. তারপর ঝামেলা মাঝে স্ট্যান্ডটাও কাজ করতে আরে আমি আলাদা পেট্রোল পাম্পে গেলাম ওখানে ফোন করবো ফোন পে না গুগল পে やった যদি না থাকে তাহলে তুমি করবে না যদি করতে পারতা তাহলে দুইটা হয়ে যেত